সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোই আছি তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আমি একটা নতুন দেশের জন্য অ্যাপ্লিকেশন করতেছি তো সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে করতেছি কি কি ডকুমেন্ট সেখানে আমি কালেক্ট করছি সেইগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে বলেন আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন তো আমার একটা রেজুলেশন ছিল রেজুলেশনটা হচ্ছে যে আমি প্রতি বছর অ্যাটলিস্ট দুই থেকে তিনটে ইউরোপের দেশ ঘুরবো তো আপনারা সবাই জানেন যে কোভিড সিচুয়েশনের কারণে আসলে অনেক দেশেরই ট্রাভেল ব্যান্ড ছিল বা অনেক দেশের অনেক রিস্ট্রিকশন ছিল যার কারণে আমি অনেক দেশ ট্রাভেল করতে পারি নাই তো এখন আমি ডিসাইড করলাম যে এই বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরে আমি ইউরোপের আরও দু তিনটা দেশ ঘুরব তো সেই জন্য আমি আসলে একটা দেশ সিলেক্ট করি সেটা হচ্ছে স্পেন স্পেনের আমি বার্সেলোনায় আসলে ট্রাভেল করার প্ল্যান করতেছি তো স্পেনের জন্য আমি এখন অ্যাপ্লিকেশন করব আজকে হচ্ছে তিন তারিখ অক্টোবরের তো আমার অ্যাপয়েন্টমেন্ট টাইম হচ্ছে দুইটা বাজে তো আমি সমস্ত ডকুমেন্টসগুলো কালেক্ট করছি সেই ডকুমেন্টসগুলো নিয়ে আমি দুইটার দিকে যাব ওখানে বিএলএসএলে বিএলএসটা হচ্ছে আপনারা সবাই জানেন যে সিটি সেন্টার সিটি সেন্টার হচ্ছে কাতারের প্রাণকেন্দ্র এবং সেটা ইন্টারকন্টিনেন্টাল ঠিক অপোজিটে ফাইভ ফ্লোর ওদের অফিস তো আমি যে যে ডকুমেন্টসগুলো কালেক্ট করছি সেই ডকুমেন্টসগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেই ডকুমেন্টসগুলো দেখানোর কারণ হচ্ছে যে আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন আমার এই ডকুমেন্টসগুলো ফলো করে আপনারা সেই ধরনের ডকুমেন্টস কালেক্ট করে আপনারা ইচ্ছা করলে অ্যাপ্লিকেশন করতে পারেন তো চলুন শুরু করা যাক তো এটা হচ্ছে আমার ফাইল এই ফাইলটা আমি কালেক্ট করছি তো এই ফাইলটাই আমি আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করবো ফাইলটার ভিতরে কী কী ডকুমেন্টস আমি রাখছি কী কী ডকুমেন্টস সেটা আমি কালেক্ট করছি তো চলুন শুরু করা যায় প্রথমে আমি দুই কপি ছবি নিয়ে নিছি ছবি দুইটা হচ্ছে thirty five by forty five এটার লেন্থ এবং এটার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা আপনি যে কোনো স্টুডিওতে গিয়ে যদি বলেন আপনার আপনাকে তারা ফটো তুলে দিবে তারপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে মেইন পাসপোর্ট সেই পাসপোর্টটা নিয়ে যেতে হবে তো এটা হচ্ছে আমার পাসপোর্ট এটা আমি নিয়ে যাচ্ছি তারপর প্রথম যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটারের মধ্যে যদি দেখেন সেটা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার এবং ডেট সেটা এখানে মেনশন করা আছে এটা অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে আদারওয়াইজ আপনাকে ঢুকতে দেবে না এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট তারপর যে ডকুমেন্টস অ্যাপ্লিকেশন লেটার এই অ্যাপ্লিকেশন লেটারটাকে অবশ্যই আপনাকে সুন্দরভাবে ফিল করতে হবে এই ব্যাপারে আমার একটা ভিডিও করা আছে ইচ্ছা করলে আপনারা সেখানে দেখে নিতে পারেন আপনারা নির্ভুলভাবে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটা সেখানে মেনশন করা আছে তো এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ফর্ম সেটাকে আমি ভালোভাবে ফিল আপ করছি শেষের দিকে এসে আপনার এখানে সিগনেচার করতে হবে ডেট এবং টাইম এবং এখানে সিগনেচার করে দিতে হবে তারপরে যেটা লাগছে সেটা হচ্ছে এটা হচ্ছে ইন্স্যুরেন্স কপি ইন্স্যুরেন্স করার জন্য আমার লাগে পঁয়ত্রিশ ইয়াল আমি চার দিনের জন্য করছি আর আমি ট্রাভেল করবো এখান থেকে ডিসেম্বরের সতেরো তারিখ এবং ওখান থেকে আমি আবার চলে আসব ডিসেম্বরের বিশ তারিখে তো অর্থাৎ আমি চার দিন সেখানে থাকবো তো চার দিনের জন্য আমার পঁয়ত্রিশ ইয়ার লাগে তো এটা হচ্ছে আমার ইন্স্যুরেন্সের কপি ইন্স্যুরেন্সটা আপনার ইচ্ছা করলে অনলাইনেও করে নিতে পারবেন আমি এই ইন্স্যুরেন্সের কোম্পানির লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এটা হচ্ছে কিউআইসি ইন্স্যুরেন্স কোম্পানি সেখান থেকে আমি ইন্স্যুরেন্সটা করি নিই তারপর যেটা আমি করি সেটা হচ্ছে হোটেল বুকিং এটা হচ্ছে আমার হোটেল বুকিং হোটেল বুকিংটা আমি করি চার দিনের জন্য চার দিনের জন্য ওরা আমাকে চার্জ করে একশো চল্লিশ ইউরো এটা হচ্ছে আমার হোটেল বুকিং তারপর এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট সেটা হচ্ছে কোভিড সার্টিফিকেট আপনি যদি এখন কোথাও ট্রাভেল করতে চান সেটা আসলে ম্যান্ডেটরি সার্টিফিকেটটা নিয়ে নেবেন তো এটা হচ্ছে আমার কোভিড সার্টিফিকেট তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্টটা আমি আপনাদেরকে বলি যে এটা হচ্ছে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে আপনি যদি স্পেনের জন্য অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনাকে ছয় মাসের জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট নিতে হবে তো এটা হচ্ছে আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্টের কত অ্যামাউন্ট আছে কারণ আপনারা অনেকেই প্রশ্ন করেন যে অ্যামাউন্ট কত থাকা লাগবে তো অ্যামাউন্টটা যদি আমি বলি আমার অ্যাকাউন্ট এখন কত টাকা অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে সাত হাজার পাঁচশো ছয় রিয়াল সেটা কত হয় আপনারা অনেকেই জানেন তারপর যদি আমি বলে দিই বাংলাদেশের টাকা হয়তো এক লাখ সত্তর হাজার সামথিং হয় তো এটা হচ্ছে আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট তারপর আপনার টিকিট লাগবে টিকিট লাগবে আপডাউন টিকিট কনফার্ম টিকিট হতে হবে তারপরে যে ডকুমেন্টসটা হয় সেটা হচ্ছে এনওসি লেটার এনওসি লেটারটা আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ হচ্ছে এটা আমার একটা কোম্পানির কনফিডেন্সিয়াল লেটার সেটা আমি এরকম ক্যামেরার সামনে দেখাতে পারবো না বাট এনওসি সম্পর্কে আমার একটা ভিডিও করা আছে আপনারা ইচ্ছা করলে সেটা দেখে নিতে পারেন আপনারা আপনাদের কোম্পানি যদি এনওসি লেটারটা দিতে না চায় অথবা তারা যদি এনওসি সম্পর্কে ভালো না জানে আপনারা একটা কাজ করতে পারেন আপনারা যে কোনো একটা কম্পিউটার সেন্টারে গিয়ে সেইভাবে টাইপ করে নিয়ে আপনার কোম্পানির যে অথরাইজ পার্সন আছে যে আপনাকে সিল এবং সিগনেচার দিয়ে দেবে সেটা যদি নিয়ে নেন সেটাও একটা এনওসি লেটার হবে তো এটা হচ্ছে আমার এনওসি লেটার তারপর কিছু সাপোর্টিং ডকুমেন্ট আমি নিয়ে নিই যদি আপনাদের থাকে ভালো যদি না থাকে সেক্ষেত্রে না নিলেও হবে তো প্রথম সাপোর্টিং ডকুমেন্টটা হচ্ছে এটা হচ্ছে আমার প্রিভিয়াসলি যে আমার ভিসা আছে ইউরোপের সেই ভিসাটাও আমি নিয়ে নিছি যদি আপনাদের থাকে আপনারা নিয়ে নেবেন যদি না থাকে সেক্ষেত্রে নেওয়ার দরকার নেই তারপর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আমার পাসপোর্টের ভিতরে কিছু স্টাম্প আছে অর্থাৎ আমি ইউরোপের বিভিন্ন দেশে যখন যাই সেখানে এয়ারপোর্টে আমাকে অ্যারাইভাল এবং ডিপার্চারের যে স্টাম্পটা করে সেটার একটা কপি নিয়ে নিতে জাস্ট সাপোর্টিং ডকুমেন্ট আপনার যদি না থাকে সেক্ষেত্রে আপনার প্রয়োজন নেই তারপর আপনার আরপির একটা ফটোকপি নিয়ে নিতে হবে আরপি অর্থাৎ রেসিডেন্স পারমিট আপনি যে দেশেই থাকেন আমি যেহেতু কাতার আছি কাতারের আরপিটা নিয়ে নিছি আপনি যে দেশে থাকবেন সে দেশের একটা আরপির ফটোকপি নিয়ে নিতে হবে আপনার তারপর আপনার পাসপোর্টের একটা ফটোকপিও লাগবে তো এটা হচ্ছে আমার পাসপোর্টের ফটোকপি পাসপোর্টের একটা ফটোকপি আপনার ম্যান্ডেটরি তারপর যেটা আছে সেটা হচ্ছে আমার কোম্পানির আইডি কার্ড অর্থাৎ আমি যে কোম্পানিতে চাকরি করি সেখানে যে আমাকে আইডি কার্ড দেওয়া হয় সেই আইডি কার্ডের একটা ফটোকপি নিয়ে নেই এটা আপনার যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানি থেকে নিয়ে নিতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না কারণ এটা হচ্ছে আমাদের কোম্পানির একটা কনফিডেন্সিয়াল ডকুমেন্টস সো এটা আমি দেখাতে পারবো না আপনাদেরকে তারপর আরও যে ডকুমেন্টসটা আমি নেই অ্যাকচুয়ালি এটা ওদের ওয়েবসাইটে বলা নেই যে নেওয়া লাগবে বাট আমি নিয়ে নিছি সেটা হচ্ছে আমি তিন মাসের পে স্লিপটা নিয়ে এবং সেটা রিসেন্টলি নিয়ে নিই অর্থাৎ আমি যখন অক্টোবরে অ্যাপ্লিকেশন করি তো আমি সেপ্টেম্বর অগস্ট এবং জুলাই এই তিন মাসের পে স্লিপটা নিয়ে নিই অর্থাৎ আমার স্যালারি যেটা আসে প্রতি মাসে সেই স্যালারির একটা পে স্লিপ আমি কোম্পানি থেকে নিয়ে নিই এখন এই ডকুমেন্টস নেওয়ার পরও আমরা কেউ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে বলতে পারবো না যে আমরা আসলে ভিসা পাবো কারণ ভিসা দেওয়া না দেওয়া এটা একান্তই ওদের এক অ্যাম্বাসির একটা পার্সোনাল ব্যাপার আপনাকে আপনি যদি তাদের কনভিন্স করতে পারেন বা তারা যদি কনভিন্স হয় যে না হ্যাঁ আপনি ওখানে গিয়ে ট্রাভেল করে চলে আসবেন তো অবশ্যই আপনাকে ভিসা দিয়ে দেবেন তো আপনারা আমাকে যে সবসময় যারা প্রশ্ন করেন যে কী কী ডকুমেন্টস লাগবে তো সেই ডকুমেন্টসগুলো আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনাদের হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে এই ধরনের প্রশ্নে যে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে তো আমি তো আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখালাম যে কী কী ডকুমেন্টস সেখানে আমি কালেক্ট করি কী কী ডকুমেন্টস সেখানে আমি নিয়ে যাচ্ছি তো এই ডকুমেন্টসগুলো নিয়ে যাওয়ার পর আমাকে সেখানে সাবমিট করতে হবে সাবমিট করার পর আমাকে চার্জ করবে সেই চার্জটা পে করার পর আপনার ডকুমেন্টসগুলো ওরা রেখে দিবে রেখে দেওয়ার পর আপনাকে ওরা তিন চার দিন বা এক সপ্তাহের মধ্যে নোটিফাই করবে ম্যাক্সিমাম পনেরো দিনের মধ্যে আপনাকে নোটিফাই করবে যে আপনার পাসপোর্ট কালেক্ট করার জন্য আপনি যখন ভিসা পেয়ে যাবেন অবশ্যই তো আপনি পেয়ে গেলেন আর যদি না পান সেখানে আসলে আপসেট হওয়ার কিছুই নেই আবার ট্রাই করতে পারেন কারণ অনেক সময় ওরা কনভিন্স হয় না কোনো কোনো সমস্যার কথা বলে যে এই ডকুমেন্টসগুলো আপনার সাফিসিয়েন্ট না সেই ডকুমেন্টসগুলো আবার আপনি কালেক্ট করতে পারেন সেই কালেক্ট করে আবার আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন তো আমি আপনাদের কমপ্লিট প্রসেসটাই দেখাবো আর আজকে আপনাদেরকে দেখালাম আমি কী কী ডকুমেন্টসগুলো কালেক্ট করলাম তারপরে আমি যখন ভিসা পাবো বা পাবো না যেটা যখন ওরা আমাকে কল করবে নোটিফিকে নোটিফাই করবে যে প্লিজ কালেক্ট ইউর পাসপোর্ট তখন গিয়ে আমি পাসপোর্টটা কালেক্ট করব এবং কালেক্ট করার পরও আমি আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখাবো আসলে আমি ভিসা পাইছি কি পাইনি তো এটা ছিল আজকের ভিডিও তো অনেকেই আমাকে বিভিন্ন সময় যে প্রশ্নগুলো করেন যে এটাকে কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয় পেপারগুলোকে কিভাবে রাখতে হয় তো আসলে সেভাবে ম্যান্ডেটরি কিছু বলা নেই আপনি যদি অ্যালাইনমেন্ট নাও করতে পারেন আপনি যখন ওখানে যাবেন ওরা আপনাকে অ্যালাইনমেন্ট করে দেবেন তারপরও আমি আপনাদেরকে ছোটো করে বলে দিই অ্যালাইনমেন্টটা এরকম হবে আপনার ম্যান্ডেটরি ডকুমেন্টসগুলো প্রথমে থাকবে ধরেন প্রথমে আপনার যেটা থাকতে হবে সেটা থাকতে হবে আপনার অ্যাপয়েন্টমেন্টের পেপারটা প্রথম থাকতে হবে তারপর আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা থাকতে হবে তারপর আপনার এনওসি লেটারটা থাকতে হবে তারপর আবার ইন্স্যুরেন্স হোটেল বুকিং টিকিট এই জিনিসগুলো আপনার সেখানে থাকা লাগবে এখন যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অর্থাৎ আমি যেহেতু স্পেনের জন্য অ্যাপ্লিকেশন করছি তো আমি স্পেনের ডকুমেন্টসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাট আপনারা যে দেশেই অ্যাপ্লিকেশন করেন বুক তো যত দেশে আছে যে দেশেই আপনি অ্যাপ্লিকেশন করেন প্রত্যেকটা দেশের এই ডকুমেন্টস রিকোয়ারমেন্ট ম্যাক্সিমাম সেম হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু এদিক সেদিক হতে পারে অর্থাৎ আপনার অনেক অ্যাম্বাসি আছে যারা ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট চায় অনেক অ্যাম্বাসি আছে যারা তিন মাসে ব্যাঙ্ক স্টেটমেন্ট চায় বাট মোস্টলি বাকি ডকুমেন্টসগুলো সবগুলোই সিমিলার তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা যেতে চান এই ডকুমেন্টসগুলো কালেক্ট করেন কালেক্ট করার পর আপনার অ্যাপয়েন্টমেন্ট নেন অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনি সেখানে গিয়ে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করে আসেন ভিসা পাওয়া না পাওয়া সেটা কেউই আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবে না বাট সম্ভাবনা অনেকটাই আছে আমাদের অনেকের ভিসা পাচ্ছে বা অনেকেই বিভিন্ন দেশে অলরেডি চলে গেছে তো আপনারা ওই কনফিউশনের মধ্যে না থেকে যে আমি পাবো কি পাবো না আপনি যদি ভিসা নাও পান আপনার একটা এক্সপিরিয়েন্স হলো কি কি সমস্যা হলো সেটা আপনি বুঝতে পারলেন পরবর্তী সেগুলো কালেক্ট করে আপনি একসাথে যেতে পারেন আমি আপনাদেরকে বলবো যে ফর্মটা ফিল আপ করেন আপনার এই ডকুমেন্টসগুলো কালেক্ট করেন এবং ওখানে গিয়ে আপনি সাবমিট করে আসেন আপনার ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকবে ফাইনালি আমি আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করে আসলাম তো এখন দেখি কি হয় আগামী দিন আগামী পনেরো দিনের মধ্যে আমাকে নোটিফাই করবে তো আপনি আপনাদের সাথে কানেক্ট থাকবো আর কি আমি আপনাদেরকে দেখাবো যখন ভিসা পাবো তো আজকে ছিল এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো এক ভিডিওতে love is.